হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই আছেন ভালো আজকে দেখতে পাচ্ছেন যে আমার টু স্টেপ স্টেপ টুতে মনিটাইজেশনের স্টেপ ওয়ান কিন্তু ডান কিন্তু স্টেপ টুতে গিয়ে অ্যারোর চলে এসেছে তো এখানে বলা হচ্ছে যে your associated AdSense account was disapprove this may be due to an existing account তো এই ইমেলটা আসছে কিন্তু এই জিনিসটা কেন হয়েছে সেটা তিন চারটি কারণ হতে পারে তো এখানে কয়েকটি জিমেলের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন ডুপ্লিকেট কন্টেন্টের কারণে হতে পারে তারপর এই জন্যও হতে পারে আবার এই ছবিটা দেখুন এখানে হচ্ছে যে আপনার আগে থেকে একটি জিমেল রয়েছে সেই জিমেলের নামটি এখানে দেওয়া আছে তো সেটি কারণ এই কারণগুলোর কারণে কিন্তু এই স্টেপ টুর এরোটা আসতে পারে তো এই স্টেপ টু আসলে আপনি কি করবেন এবং কিভাবে ডান করবেন এই জিনিসটা এটা একটি অনেক সহজ কাজ যদি আপনি ভালো করে বিষয়টি বুঝতে পারেন তো এখানে অনেকেই কি করে চেঞ্জ অ্যাসোসিয়েশনে ক্লিক করে এটা করা যাবে না কারণ চেঞ্জ অ্যাসোসিয়েশন করলে মানে আপনার থেকে আবার নতুন একটা জিমেল দিয়ে আপনি ইয়া করতেছেন অ্যাডসেন্স ওপেন করতেছেন তো একটা করতে গিয়েই তো আপনার সমস্যা হচ্ছে তো আপনার চেঞ্জ অ্যাসোসিয়েশন কেন করবেন আপনারা করবেন ফ্রি ফিক্স ইন অ্যাডসেন্স তো আমরা আমরা এই জিনিসটাকে আজকে ডান করে দেখাবো তো চলুন দেখা যাক কি করতে পারি এখন তো বন্ধুরা এখানে যে সমস্যাটার কথা বলছে এই সমস্যাটা অনেক সময় আমাদের হয় না তবুও গুগল বলে যে আপনার এই সমস্যা ডুপ্লিকেট ইয়া আমাদের আগে কোনো অ্যাডসেন্স নাই এই অ্যাকাউন্টে তবুও বলে যে এটা আপনার হয় নাই তো এই সমস্যার কারণে আমরা এখন জানি না এটা গুগলের কি সমস্যা তো আমরা এখন ফিক্স ইন অ্যাডসেন্সে ক্লিক করে দিব ক্লিক করে দিলে আমাদেরকে লোডিং নিচ্ছে আমাদেরকে আমাদের ওই অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে তো বন্ধুরা এখানে আসার পর আমরা কি করব ইউর অ্যাকাউন্ট ওয়াজ নট অ্যাপ্রুভের উপরে ক্লিক করে দিব তো এখানে দেখুন অলরেডি পাবলিশের অ্যাকাউন্ট দেওয়া আছে তো আমরা এখানে রাইট চিহ্ন করে রিসাবমিটে ক্লিক করে দিব and we are reviewing your information লেখা আসছে তো বন্ধুরা এটা রিভিউ চলে যাবে রিভিউ চলে যাওয়ার পর এটা ইন প্রোগ্রেস হবে এরপর ছয় সাত ঘন্টা পর দেখা যাবে কি হয় তো দেখা যাক এখন আমরা ওয়েট করব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমাদের স্টেপ টু আবার ইন প্রোগ্রেসে চলে গেছে তো দেখা যাক কখন আবার এটা ডান হবে এটা ডান হওয়ার পর আবার কিন্তু স্টেপ থ্রিটা ইন প্রোগ্রেসে চলে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে দশ তারিখ আর হচ্ছে একটু এটা ডান লিখে চলে আসছে sign up for Google AdSense তো you have successfully linked and AdSense account তার মানে বুঝতে পারছেন আমরা কোন অ্যাকাউন্ট দিয়ে এটাতে ইয়া করছিলাম কোন অ্যাকাউন্টটি আসলে এখানে অ্যাডসেন্স আসছে কিনা তো আমরা এখন চলে যাবো অ্যাডসেন্সে তো আমরা এখন অ্যাডসেন্সে ক্লিক করব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে তো এখন আমরা সাইন ইন করি বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ডান লিগে চলে এসেছে তো তার মানে আমাদের স্টেপ টু কমপ্লিট এবং স্টেপ থ্রিতে এখন ইনফোগ্রেসে চলে গেছে তো বন্ধুরা এইভাবে আপনারা ফিক্স ইন অ্যাডসেন্সে ক্লিক করার মাধ্যমে আপনারা অ্যাডসেন্সের জন্য এটি স্টেপ টুটি অ্যারোর আসলে ঠিক করে নিতে পারেন আশা করি ভিডিওটি থেকে কিছু হলেও উপকৃত হতে পেরেছেন আজকে এ পর্যন্তই দেখা হবে আরেকটি নতুন ভিডিও ততক্ষণ মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন